No. আহ গিলে নিয়েছি বেশ করেছো এই কি হচ্ছে কি হ্যাঁ এই ড্রাইভার ড্রাইভার বাস থামাও নামুন নামুন নামুন তাড়াতাড়ি নামুন নাব নাব নাব ইয়েস হ্যালো আরে না না রং নাম্বার আমার নাম কৌশিক না আমার নাম গৌরব আমি বিদ্যাসাগরের zoology honours student third year আর আমার বাড়ি লেক গার্ডেন্সে আর আমার নাম্বার তো আপনি জানেনই nine eight three zero two four five six four hello না রং নাম্বার আমার নাম বিদুলা নয় আমার নাম প্রিয়াঙ্কা আমি রানাঘাটে কোপাস ক্যাম্পে থাকি কল্যাণী ইউনিভার্সিটিতে হিস্ট্রি অনার্স নিয়ে ফার্স্ট ইয়ার মালদায় মামা বাড়ি গিয়েছিলাম এখন বাড়ি ফিরছি আমার নাম্বারটা যদিও আপনি জানেন তাও বলছি nine eight three zero four five six seven দাদা আমার বন্ধু নেমে গেছে আপনি এখানে বসতে পারেন থ্যাঙ্কস ব্যাগটা আচ্ছা আরে দাঁড়া সবাই উঠেছে কিনা একবার দেখে নি হলো ভাই তাই এসে বসলাম আপনি সব ঠিক আছে হ্যাঁ, কতবার বলেছিলাম আমাকে বাড়ি থেকে তুলতে হ্যাঁ, কতবার বলেছিলাম তোলনি কেন আমাকে বাড়ি থেকে আচ্ছা তোমার বাবাকে আমার হেভি ভয় করে আচ্ছা, কোথায় কোথায় বন্দুক দেখায় ও আমার বাবা যদি এখন তোমাকে বলে আমাকে ছেড়ে দিতে তুমি ছেড়ে দেবে হ্যাঁ, না না উনি ভদ্রলোক ওসব বলবেনই না ভালো করে শুনে রাখো উনি বললেও তুমি আমাকে কখনো ছাড়বে না